রাখবে মনে এই পৃথিবী চিরদিন তোমার আমার প্রেমের কথা সবার হৃদয় জুড়ে ভালোবাসা লাগা গানের মতো ভালো লাগা গানের মতো গাইবে সবাই জুড়ে আছে যতদিন সূর্য তারা আসবো ফিরে বাঁচতে ভালো তোমায় রাখবে মনে